হ্যাঁ এগুলো এক একটা খাঁচা আছে আমার টোটাল ছয়টা লেয়ার আছে ছয়টা লেয়ারে মাঝখানে পার্টিশন আছে টোটালটা আছে ছয় ফিট এই ছয় ফিট থেকে মাঝে তিন ফিটের এখানে পার্টিশন আছে জি দৈর্ঘ্য প্রস্ত আছে তিন ফিট এই ডিমের গড়ানিটা সহ ডিমের গড়ানোর জন্য এটা পাঁচ পাঁচ ইঞ্চি বাহিরে আছে এখানে ডিম ডিম আটকাবে আর ওইদিকে আছে আমার একত্রিশ ইঞ্চি অর্থাৎ তিরিশ ইঞ্চি যেন আমার ভিতরে প্রস্ত থাকে এইভাবে রাখা আছে আর প্রতিটা লেয়ারে এখানে আপনার এক একটাতে আমি রাখি এখন রাখতেছি হলো এই এটাতে আমি এখন রাখতেছি সত্তরটা করে জি টোটাল সব মিলে একটা খাঁচাতে কত পাখি রাখেন টোটাল আমার 940টা পাখি পাখি ধরবে 940টা জি টোটাল 940টা পাখি ধরবে 940টা পাখির জন্য একটা খাঁচা বানিয়েছেন এটা কস্টিং কেমন এটা এটার কস্টিং হলো কস্টিং আসলে অনেক সময় ভেরি করে আপনার প্রোডাক্টের উপর কেমন প্রোডাক্ট দিচ্ছেন চিকন এখানে যে এই তারগুলো আমার দেখতে পাচ্ছেন এই তারগুলো বারো নম্বর তার দেয়া আছে যদি আপনি দশ নম্বর তার দেন তখন খরচ বেশি হবে আরও বেশি আচ্ছা। হবে আর বারো নাম্বার দিলে তখন একটু ইয়ে কম হবে আবার এখানে চোদ্দ নম্বর এগুলো চোদ্দ নম্বর ইয়ে দেওয়া আছে চোদ্দ নম্বর তার দেওয়া আছে আবার উপরে ষোলো নম্বর তার দেওয়া আছে এই যে উপরে এই যেগুলোর উপরে ট্রেগুলো রাখা আছে তো এই হিসাবে মানে দামের ভেরিয়েশন হয় আর এই অ্যাঙ্গেলগুলো আমার এই পরের খাঁচাগুলোতে অ্যাঙ্গেলগুলো যতটুকু আমি দিয়েছি আগেরগুলো তো অনেক বেশি শক্ত বড় বড় অ্যাঙ্গেল দেওয়া আছে এই এই সাইডের খাঁচাগুলো আমার আগের করা আর এগুলোর জন্য পরে মানে পরে করা মনে করেন কি যে একটা খাঁচা নিতে চাই আমরা তৈরি করে দেয়া বলতে আমরা ওইভাবে তৈরি করে আমরা খাঁচা তৈরি বিজনেস করি না মূলত বাট কেউ যদি আমাদের কাছ থেকে হেল্প চায় সেক্ষেত্রে আমরা যেখান থেকে তৈরি করি সেই একই জায়গা থেকে তৈরি করে নিতে পারবে এখানে আমার কোনো আমাকে কোনো প্রফিট বা বেনিফিট দেওয়ার দরকার নাই আমি তাকে ওখানে কোঅর্ডিনেশন করে দিতে পারবো তাদের ওখান থেকে বানিয়ে নিতে পারবে আচ্ছা, যে এটা আমার টোটাল খরচ হলো তিরিশ হাজার টাকার মতো তিরিশ একত্রিশ হাজার টাকার মতো খরচ পড়ে আর এখানে তিরিশ একত্রিশ হাজার টাকার খরচ এটা হয়তো অনেক বেশি মনে হলেও এটা কিন্তু আমি তাদেরকে দিয়ে কোনো কিছুই কেনাই নেই আমার হাতে সব কেনা এই তারগুলো সব গ্যালভানাইজিং তার কেনা আমার হাতে কেনা এটা কখনোই মরিচা ধরবে না আমার খাঁচাগুলো আট নয় বছর হয়ে গেছে এখন পর্যন্ত কোনো খাঁচার কোনো জায়গায় একটা মরিচাও দেখতে পাবেন না বা মরিচাও নাই এবং কোনো খাঁচার কোনো তার এখনো কেটে যায় নাই আল্লাহর মতে তো সেই হিসাবে অনেকেই আছে যখন আপনি নিজের থেকে তৈরি করা খাঁচা নেবেন তখন নর্মাল তারগুলো দেবে সেটা মরিচা হয়ে যাবে এক বছর দেড় বছর পরেই নষ্ট হয়ে যায় বাট এগুলোতে যেটা হয় এখানে নষ্ট হয় এই ট্রেটা এই ট্রেগুলো এই পাখির বিটের ট্রে যেটা আছে এই ট্রেগুলো এক বছর বা দেড় বছর পরে এই ট্রেগুলো নষ্ট হয়ে যায় এটার একটা অ্যাসিডিটি আছে পাখির বিষ্ঠাগুলোর এই অ্যাসিডিটির কারণে ট্রেগুলো নষ্ট হয়ে যায় তো ট্রেগুলো চেঞ্জ করে নিলে আবার নতুন হয়ে গেল আর কোনো সমস্যা হয় না কোনো কিছু করতে হবে না আপনাদের কাছ থেকে 1000 পাখি নিতে চাই 30 দিনে তাহলে কত টাকা করে নেন একটু বিক্রি ভাই এটা হলো আসলে বাজার তো ওঠানামা করে যখন অফ সিজন থাকে তখন আমি যেটা করি আমি আসলে সব সময় কস্ট টু কস্ট ভেরি করি যে আমার আসলে এটাতে কস্টিং কেমন হলো আমি সেটার উপরে মানে চেষ্টা করি যে আমি কত টাকা রাখতে পারতেছি তো অলমোস্ট হিসাব করে দেখা যায় যে আঠাশ থেকে তিরিশ টাকা এর মধ্যেই থাকে এর মধ্যেই ওঠানামা করে আমাদের পঁচিশ ছাব্বিশ টাকার মতো আমাদের কস্টিং চলে আসে তো সেক্ষেত্রে আমাদের লেবার বা কারেন্ট বিল সব কিছু হিসাব করলে দেখা যায় যে ছাব্বিশ টাকার মধ্যে একটা পাখি তিরিশ দিনের খাবার বা বিভিন্ন ওষুধ ভ্যাকসিনেশন খরচগুলো হয়ে যায় অনেক খামারে আছে যাদের কম পড়বে যারা ভ্যাকসিনেশন করবে না তাদের তো ভ্যাকসিনের খরচটা কমে যাবে বাট আমাদের ক্ষেত্রে যেহেতু আমরা ভ্যাকসিন করি নিয়মিত আর বুঝতে পাচ্ছেন যে একটা খামার টিকানোর জন্য বায়োসিকিউরিটি খুবই জরুরি আর বায়োসিকিউরিটি যে খামারে নাই সেই খামার থেকে আসলে বাচ্চা নিয়ে আপনি মানে যে কোনো নতুন খামারই লাভবান হতে পারবে না বা তার জন্য ডিফিকাল্ট হবে এটা সেক্ষেত্রে বায়োসিকিউরিটিটা মেনটেন করতে গেলে এখানে কিছু বাড়তি খরচ হয় একজন খামারি নতুন উদ্যোক্তা যারা নতুন ভাবে শুরু করবে ভাবছে তাদের এক হাজার পাখির জন্য কত টাকা তাদের মানে প্রয়োজন আর কি হলে তারা এক হাজার পাখি এক হাজার পাখির জন্য আমি বলবো যদি সে খাঁচায় না করে যদি ফ্লোরে করে ডিম আসা পর্যন্ত তাকে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা ধরে নিতে হবে এক হাজার পাখির জন্য মিনিমাম পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা খরচ করার পরে তার ডিমটা আসবে মানে তারপরে গিয়ে তার নিজের খরচ লাগবে না হয়তো আস্তে আস্তে পাখির ডিম থেকে খাবারগুলো কভার করতে পারবে আর ডিমের ফুল প্রোডাকশন আসতে অনেকে অনেকভাবে কথা বলবে বলে বাট আমার যেটা এই এগারো বছরে আমার যেটা অভিজ্ঞতা সেটা হলো আমি আমার খামারে সাঁত্রিশ দিনের মাথাও ডিম পাইছি ছত্রিশ দিন সাঁত্রিশ দিনের মাথাও ডিম পাইছি যে এই ব্যাচটা সাঁত্রিশ দিনে আমি ডিম পেলাম ছত্রিশ এইরকম অভিজ্ঞতা আমার আছে যে ছত্রিশ দিনে আমি ডিম পাইছি আবার কিছু আছে যে এই ব্যাচটা আমি পঞ্চান্ন দিনে ডিম পাইছি আসলে এটা অনেক সময় আবহাওয়ার উপর পাখির সুস্থতার উপর মেনটেনেন্সের উপর নির্ভর করে তো সেক্ষেত্রে আমার যে পাখিটা সাঁত্রিশ দিনে ডিম আসলো সেটা তো আলটিমেটলি পঞ্চাশ দিনে আমার ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট ডিম চলে আসবে তার মানে পঞ্চাশ দিনে যেতে যেতে আমার আর খাবার খরচ থাকবে না আমার ডিম থেকে প্রফিট চলে আসবে তেমনি একটা পাখির যদি ডিম আসতে দেরি হয় চল্লিশ পঁয়তাল্লিশ দিন সময় লেগে যায় তখন দেখা যায় যে এমনিতে তো আপনি পাঁচ দিন সাত দিন পিছিয়ে গেলেন আর তখন কস্টিংটা একটু বেড়ে যায় অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা হলে আমি মনে করি যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা হাতে নিয়ে থাকলে এক হাজার পাখি ডিম পর্যন্ত আসে যাবে মানে ডিমের পার্সেন্টেজ যখন হ্যাঁ যদি সব কিছু ঠিকঠাকভাবে থাকে নিয়ম মতো থাকে তো আমার এখানে আমি যেটা দেখছি আমাদের আমি দেখাবো আপনাকে যে যেগুলো আমাদের লিটারে আছে যেই পাখিগুলো ডিমের জন্য সেই পাখিগুলো থেকে আপনি পঁচাশি পার্সেন্ট পর্যন্ত ডিম আর্ন করতে পারবেন পঁচাশি পার্সেন্ট পর্যন্ত পাওয়া যায় তিরাশি পঁচাশি অর্থাৎ আপনি এইটির উপরে যখন থাকবেন তখন মনে করবেন যে আপনার প্রোডাকশন ঠিক আছে এবং আপনি তখন বেনিফিটে থাকবেন আপনার লাভ থাকবে প্রতি মাসে লাভ থাকবে আমরা যেটা যেই লাভটা আশা করি এক হাজার পাখি থেকে যদি প্রোডাকশন ভালো থাকে অসুখ বিসুখ কম হয় ওষুধ খরচ কম হয় সেক্ষেত্রে আপনি দশ থেকে বারো হাজার টাকা আশা করতে পারেন জি এবং ডিমের দাম দাম যদি ভালো থাকে